বন্ধুরা লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি অনুপাত নিয়ে আলোচনা করব ও এসএসসি সিজিএল বিভিন্ন কম্পারেটিভ এক্সামে যে সমস্ত অনুপাত অনুপাতের অঙ্ক আসছে সেগুলো কম সময়ে কীভাবে এ সঠিকভাবে করতে পারবো সেই নিয়ে আলোচনা করব তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে A is to B equals to one is to two B is to C equals to three is to four হলে এ বি সি কত মানে এ বি আর সি দিয়ে দিলে এ বি সি কত তাহলে এ এ অঙ্ক করার জন্য প্রথমে লিখবো A is to B is to C এবার এ বি এখানে কত বলেছে ওয়ান বসিয়ে দেবো ইস টু দেবো বি কত বলেছে টু বসিয়ে দেবো এখানে তারপরে বি কত পরেরটা বি বলেছে থ্রি সি বলেছে ফোর তো বি এর জায়গায় নিচে থ্রি বসালাম সি ফোর এবার বসানোর পর <clears throat> যেগুলো থাকবে এ পাশে কত আছে এ পাশে কিছু নেই যেখানে কিছু না থাকবে সেখানে ইস টু দেওয়ার পর যেখানে কিছু নেই তিন এর পাশে কি আছে তার আগে যে সংখ্যাটা যে সেই সংখ্যাটাই বসাবো এখানে কি থ্রি আছে তাহলে এখানেও থ্রি বসাবো এখানে যা থাকবে ফাঁকা স্থান পূরণ করে দিতে হবে সব এই তার পাশে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি লিখতে হবে এখানে যেমন দুই আছে এর পাশে ফাঁকা আছে তাহলে এখানে দুই লিখে দিতে হবে করার পর এগুলোকে গুণ করবো প্রত্যেকটা এটা কি এটার সাথে গুণ এটা কি এটার সাথে গুণ এটার সাথে এটা গুণ তিন একে তিন তিন দুগুণে ছয় চার দুগুণে আট ভাঙা যায় না তাহলে H to B's to C equals to H to B's to C কি three is to six is to eight এটা তাহলে কি সবার প্রথমে যেগুলো দিয়ে দেবে সেগুলোর মানগুলো বসাবো এবং যেখানে ফাঁকা থাকবে সেই স্থানটা তার পাশের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি বসিয়ে দেবো বসিয়ে তাদের গুণ করব গুণ করার পরে যেটি হবে সেটি হবে অ্যান্সার এখান থেকে যদি আমাকে এ বি চেত এ ইস টু বি বলতো তাহলে কি থ্রি ইস টু এইট হয়ে যেত এখানে দু নম্বর দেখো এ ইস টু বি বলে দিয়েছে বি টু সি বলে দিয়েছে সি টু ডি বলে দিয়েছে এ বি সি ডি বের করতে হবে তো এক্ষেত্রে সেই একই রকমভাবে A is to B C is to D যদি করি তারপরে এর মান কত আছে one is to two B এর মান কত আছে নিচে লিখবো সেটা টু ইস টু থ্রি তারপরে কি সি এর মান কত আছে থ্রি ইস টু ওয়ান তাহলে কি করব যে ফাঁকা স্থানগুলো আছে আমি বলেছি যে আগে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাই বারবার দিয়ে ফিল আপ করে দেবো তাহলে এখানে কত আছে টু তাই এখানেও কী দেবো সি এর মাথায় টি ডিতেও কিছু নেই আগে টু আছে টু বসিয়ে দেবো যে সংখ্যাটা সাইডে থাকবে সে সংখ্যাটা এখানে বসবে এখানে টু বসিয়ে দিলাম এখানে থ্রি আছে সেই সংখ্যাটা সাইডে বসবে থ্রি বসিয়ে দিলাম মানে এখানে কি আছে থ্রি এখানেও থ্রি তাহলে এদের গুণ করব তিন দুগুণে ছয় আর তিন তিরিখে নয় নয় দুগুণ আঠেরো আট দুই দুগুণে চার তিন চারে বারো এটা গুণ করলে তিন দুগুণে ছয় তাহলে এখন সিক্স দিয়ে যাচ্ছে তাহলে কি হবে সিক্স দিয়ে কাটলে সিক্স ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো তাহলে কি হয়ে গেল এ বি সি ডির মান বেরিয়ে গেল কি one is two two is two three is two two sorry one তাহলে কি এখানে আমরা সহজেই বের করতে পারবো এরকমভাবে যে কোনো অঙ্ক যদি অনুপাত দিয়ে দেয় পরপর বসিয়ে যে সাইডে যেখানে গ্যাপ থাকবে সেখানে সেই সংখ্যায় বসিয়ে তাদের গুণ করে দিলেই আমার কি হচ্ছে এখানে বেরিয়ে গেল যখন এরকম থাকবে three X equals to two Y equals to four Z হলে এক্স ওয়াই জেড বের করো তখন কি করব এই এক্সের সাথে যেটা গুণ থাকবে সেটাকে উল্টে দেবো এক্সকে উল্টালে কি ওয়ান বাই থ্রি হয়ে যায় থ্রি এক্সের সাথে যত গুণ আছে এক্সের সাথে থ্রি গুণ আছে তাহলে কি থ্রি উল্টে গেলে ওয়ান বাই থ্রি সেটা হলো এক্সের মান ওয়াইয়ের সাথে যত গুণ আছে সেটাকে উল্টে দেবো কী হয়ে যায় ওয়ান বাই টু জেটের সাথে যত গুণ আছে সেটাকে উল্টে দিলে জেটের মান বেরিয়ে যাবে ফোর গুণ আছে উল্টে দিলে ওয়ান বাই ফোর তাহলে X is to Y is to Z বের করবো তাহলে এক্সের জায়গায় এক্সের মান হচ্ছে one by three is to one by two is to one by four করলে কী হবে এই তিনটের লসাগু তিনটের লসাগু কত হয় টুয়েলভ টুয়েলভ দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় এটাকে টুয়েলভ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তিন আর টুয়েলভ দিয়ে মাল্টিপ্লাই করবো টুয়েলভ ওপরে টুয়েলভ টুয়েলভ দিয়ে দিলাম প্রত্যেকটা four is to six is to কত হবে four is six is to three four is to six is to three এটা হলো অ্যান্সার তাহলে কি এরকমভাবেই মানে মনে রাখতে হবে এক্সের সাথে যেটা গুণ থাকবে সেটাকে উল্টে দেবো উল্টে দিলে এক্সের মান থাকবে যদি two by three three by two থাকতো তাহলে কি টু বাই থ্রি হয়ে যেত উল্টে দেবো চার নম্বরটা সেরকম ধরনের অঙ্ক যদি এরকম ধরনের অঙ্ক আছে two A equals to three B equals to six C হলে A is to B is to C কত তাহলে এ ইকুয়ালস টু কী হবে ওয়ান বাই টু উল্টে যাবে B equals to one by three C equals to one by six এখানে যদি বসিয়ে দিই ওয়ান বাই টু এখানে বসিয়ে দেবো one by two is to B এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি সি এর মান হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে এইগুলোকে মাল্টিপ্লাই করলে মানে লসাও করলে নিচের তিনটেকে লসাও করলে কত হয় লসাও করলে হয় হচ্ছে সিক্স তাহলে কি সিক্স দিয়ে সিক্স এটাকে ওপরে সিক্স লিখে দাও সিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে থ্রি টু ওয়ান তাহলে কি three is to two is to one answer তাহলে এখানে এরকমভাবে আমরা কি হচ্ছে যে কোনো অঙ্ক করতে পারবো যখন এরকম ধরনের প্যাটার্নে থাকবে তখন কি হচ্ছে এক্সের সাথে যেটা গুণ থাকবে সেটাকে উল্টে দেবো আর যদি এরকম ধরনের অঙ্ক থাকে এ এর টু বাই থ্রি বি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সি এর জিরো পয়েন্ট সিক্স হলে A is to B is to C কত তা সেক্ষেত্রে আমরা কি করব এটাকে আমরা লিখতে পারি যে A into two by three এটাকে লিখতে পারি B into seventy five by hundred মানে কত হচ্ছে seventy five by hundred three twenty five দিয়ে কাটো থ্রি আর এটা হয়ে যাবে ফোর থ্রি বাই ফোর থেকে গেল সি ইন্টু এটা জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট ওঠালে টেন তাহলে এটা কাটলে কী হবে থ্রি বাই ফাইভ তাহলে এখানে দেখো এর সাথে কত গুণ আছে এর সাথে গুণ আছে টু বাই থ্রি এটা উল্টে যাবে এর মান কত হয়ে যাবে থ্রি বাই টু বি এর মান কত আছে থ্রি বাই ফোর এটা উল্টে যাবে উল্টে গেলে কী হয়ে যাবে ফোর বাই থ্রি সি এর মান কত আছে থ্রি বাই ফাইভ উল্টে গেলে কী হয়ে যাবে ফাইভ বাই থ্রি তাহলে এক্ষেত্রে A A is to B is to C A is to B is to C equals to কী হবে এখানে যদি বসিয়ে দিব এর মান হচ্ছে থ্রি বাই টু আর এটা হচ্ছে four by three five by three তাহলে কী করতে হবে লসাগু করে যেটা হবে সেটা দিয়ে গুণ করতে হবে লসাগু সিক্স সিক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি three by two into six four by three into six five by three into six করলে থ্রি করলে টু করলে টু তাহলে কী হবে nine is to eight is to ten তাহলে এটা কি হয়ে যাবে অ্যান্সার কি এখানে সবার প্রথমে এটাকে সিম্পলিফাই করে কি এর মানটা কী হচ্ছে এর যত গুণ থাকে সেটা উল্টে গেল উল্টে গিয়ে সেটাকে বসিয়ে দিলাম তারপরে জাস্ট নিজের মতন ক্যালকুলেশনগুলি মুখোমুখি হয়ে যায় সেটাই হচ্ছে অ্যান্সার এরকম ধরনের কোশ্চেন যদি কম্পিটিভ এক্সামে আসে তাহলে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমরা এটা করতে পারবো ও কেন আমরা এখন নিয়ম শিখে গেছি নিয়ম শিখে গেলে এটাকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করব ও কেন এখানে যেটা রয়েছে থ্রি বাই টু ও ফোর আর এখানে এর সঙ্গে গুণ রয়েছে ওয়ান তাহলে এটা আমরা ভেবেই কী হলে উল্টে দেবো টু বাই থ্রি এটা হয়ে যাবে এর মান এটা is to one by four is to কী হয়ে যাবে ওয়ান তাহলে এ এখন এটাকে কী হবে টুয়েলভ দিয়ে মাল্টিপ্লাই করব প্রত্যেকটাকে টুয়েলভ দিয়ে মাল্টিপ্লাই করবো যদি মাল্টিপ্লাই করলে এটা কত হয়ে যাবে ফোর মানে এইট ইস টু এটা এটা কত হয়ে যাবে টুয়েলভ দিয়ে করলে A three is to twelve তাহলে এখানে কী হয়ে যাবে এটা হচ্ছে অ্যান্সার বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এই ম্যাথের ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তাহলে তোমরা কমেন্ট সেকশানে লিখতে পারো আর যদি আপনারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কেন এরকম ধরনের এই এডুকেশন রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আপলোড করতে থাকি